সময়ের সাথে সাথে বেড়েছে আর যে এবং ভয়েস আর্টিস্টের চাহিদা সত্যি তাই আপনার স্বপ্ন এবার হবে সত্যি আমি আর যে শান্ত আছি টিসোর রেডিওতে কোঅর্ডিনেটর হিসেবে আর আমি আর যে মৌ আছি প্রশিক্ষক হিসেবে দেখা হবে রেডিও জকি কোর্সে বিস্তারিত ভিডিও ক্যাপশনে